একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবে ডুলে দিন আর দুষ্টু মেরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে রাজি হও যদি খেলার ছলে তোমার জলে এভাবেই গল্প হয় কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছর গল্প হোক আমাদের কথা